লাল সবুজের দেশে উড়ে নানান দেশের পতাকা দেখলে ভীষণ কষ্ট লাগে নষ্ট হয় কোটি টাকা লাল সবুজের দেশে উড়ে নানান দেশের পতাকা দেখলে ভীষণ ভীষণ কষ্ট লাগে নষ্ট হয় কোটি টাকা ভিনদেশি পতাকা নিয়ে করছো বাড়াবাড়ি নিজের দেশে খোদায় মরে শোনো না আহাজারি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি জয় পরাজয় তাদের হবে তোমরা মোর টেনশনে গোলটা দিতে না পারলে টান মারো যে বেনশনে জয় পরাজয় তাদের হবে তোমরা মারো টেনশনে ফুলটা দিতে না পারলে টান মারো যে বেনশনে কথার কাটা কাটি চলে তোরকে মারা মারি হিন্দিসি পতাকা নিয়ে করছো বাড়াবাড়ি এটা কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি নিজের খেয়ে মহিষ তারাও চোখে নাই যে নিদ চাঁদ উঠলো তাদের দেশে তোমরা করোই নিজের খেয়ে মহিষ তারাও চোখে নাই যে ঈদ চাঁদ উঠলো তাদের দেশে তোমরা করো ঈদ হই হুল্লোর চলছে দেশে জার্সির কারাকারি ভিনদেশি পতাকা নিয়ে করছো বাড়াবাড়ি এটা কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা কেমন বাহাদুরি কেমন বাহাদুরি এটা